সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ঘর হলাম যা যাব আমার ভেঙে গেল ঘর হলাম যা যাব কত আশা ছিল এ জীবনে পেলাম প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় দায় কাকে যে বোঝাবো আমি লাগে কত সহায় এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড় গায় কাকে যে বোঝাবো আমি লাগে কত অসহায় ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল এ জীবনে হায় কি পেলাম প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি সদ মিলে আমার নয়ন মনি আর আমার থাকলো না আধারে কেটেছে জীবন আলো তাই সইল না ও আমার নয়ন মনি আর আমার থাকলো না আধারে কেটেছে জীবন আলো তাই ভেঙে গেল ঘর হলাম যা যাব কত আশা ছিল এই জীবনে হয় কি পেলাম প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে যার ধমনি বয় আমারই রক্ত কণা সে যখন আঘাত করে সয় না সে বেদনা ও যার ধমনীতে বয় আমারই রক্ত কণা সে যখন আঘাত করে ছয় না সে বেদনা কি চেয়েছিলাম আজ কি যে হলো কত আশা ছিল এ জীবনে কি পেলাম আর প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের